Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটি হচ্ছে একটি লাইভ টানেল ওয়ালপেপার নিয়ে তো প্রথমে আপনাকে যা করতে হবে প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে আপনি সার্চ করবেন হচ্ছে টানেল লাইভ ওয়ালপেপার লিখে তারপর অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসের ভিতরে যাবেন তো এখানে আপনি যা যা করতে পারবেন সেটা হচ্ছে এই যে যে আপনি একটি টানেল দেখতে পাচ্ছেন থ্রি ডি টানেল এখানে কিউবগুলোতে আপনার নিজের ছবি সেভ করে নিতে পারেন যেমন এখান থেকে গ্যালারি থেকে আপনি একটা নিজের ছবি সেভ করে নেবেন তাহলে দেখুন কিউবগুলোতে আপনার নিজের ছবি আসছে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এটাকে ডিসেবল করে দিন তাহলে আগের মতো টানেলের কিউবগুলো দেখাবে তারপরে বাম দিকের যে দ্বিতীয় অপশনটি আছে সেখান থেকে আপনি টানেলের শেপ চেঞ্জ করতে পারেন বিভিন্ন ধরনের রাউন্ড স্টার লাভ বা স্কোয়ার যেটা আপনার ভালো লাগে আমরা স্কোয়ার রাখছি এরপর বাম দিকে তৃতীয় যে অপশনটি আছে সেখান থেকে আপনি টানেলের ধরন দেয়ালের যে ডিজাইন সেটা চেঞ্জ করতে পারেন এখানে কিউব দেওয়া আছে আর অন্যান্য ডিজাইন আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন আপনার মন মতো তারপর এখানে আপনি কিউবগুলোর কালার অ্যাডজাস্ট করতে পারেন এখানে কালার আপনার যেরকম ভালো লাগে সেরকম করে নেবেন আপনি আর এদিকে ডান দিকে প্রথম যে অপশনটি আছে সেখান থেকে আপনি টানেলের স্পিড কমিয়ে নিতে পারেন এখানে দেখুন লেখা আছে টানেল স্পিড স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কতটুকু স্পিডে আপনি দিতে চাচ্ছেন সেটা তো হয়ে গেল আপনার টানেল লেখা বলতে পারে এবার এটিকে সেভ করে নিন ওয়ালপেপার হিসেবে ডান দিকের তৃতীয় অপশন থেকে গো টু ওয়ালপেপারসে যাব আমরা তারপর সেট ওয়ালপেপার হোম স্ক্রিন দিয়ে দিলাম আমি এই তো দেখা যাচ্ছে তো এটা আপনার বন্ধুবান্ধব সবাইকে দেখান আর চমকে দিন তাদেরকে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে like comment share and subscribe